মাছ খেতে কাদের বন্দি জলে বন্দি মাছ বসো বসো বসো ও ভাবি মাছ শেষ মজা তো সেই মজা তো আর কম নেওয়া নাই তুমিও মজা পাইছো আমিও মজা পাইছি তারা দোলা ভালো করছে বরুক গা মজা তো পাইছি তাই না মজা তুমি ঠিকই পাচ্ছ আমিও পাচ্ছি তোমার তো বারবার বলি আমার নিয়ে ছয়টা যাও ছয়টা যাও তুমি তো যাও না চল আজকে সেটা বোম্বে মরিচের ঝাল বেশি বিন্দু মরিচ ভাবছিলাম একটা বাচ্চা টাচ্চা হবে এ পর্যন্ত একটা বাচ্চা টাচ্চাও দিতে পারলি না যত ঝাড়াঝাড়ি যত মারা খালে আমারে মারো আর বড় বৌদি সারাদিন মেকআপ করে বেড়ায় সেটা দেখো না তাহলে আমি কি করব হয় বিয়ে করতে হবে না হলে ছোট ভাবির লগে টাঙ্কি মারতে হবে যাই ওই যে সাহেব ওই যে আই কালে আসি কিরে মেজো ভাই আর সেজো ভাই আর বিয়ে শাদী করণ লাগবো না ওরা তো দুই বউ পাইছেই তোমার আর তোমার বড় ভাই বিয়ে শাদী করাইবো না করা লাগবে আচ্ছা, আচ্ছা, না দুইটা একটাও তোরা ভাই হইলো চারটা বউ হইলো দুইটা বউ হলো দুটা তিনো ভাই চালাই তোমার তো জীবনে বিয়ে দিবে তোমার এই টিকটক লাই পরে থাকতে হবে আরে তোমার বড় ভাই যে যে জিনিস তোমার জীবনে বিয়ে দিবে না বাসায় যায় দেখো আমি বিয়ে করব আমি বাইরে যা আজকে কমু টিকটক করবে পারবে না

রাখছেন বসেন খুব সুন্দর লাগতেছে সকালবেলা একটু মেকআপ করে শান্তি পাইলাম না তোমার জন্য কি হয়েছে বলো সেটা বোম্বে মরিচের ঝাল বেশি বিন্দু মরিচ ভাবছিলাম একটা বাচ্চা টাচ্চা হবে এ পর্যন্ত একটা বাচ্চা টাচ্চাও দিতে পারলি না যত ঝাড়াঝাড়ি যত মারা খালে আমার মারো আর বড় বউ যে মেকআপ করে বেড়ায় সারাদিন সেটা দেখো না ওরে বউ আমি তো তোরই ভালোবাসি হ্যাঁ শুধু শুধু রাগ করস কেন হ্যাঁ তোরে আমি ছুটু দেখে বিয়া করছি আমি ইয়া করতে করতে আমার মাজা শেষ তারপরে তুই আমার কথা শুনস না কে ব্যাপারটা কি হ্যাঁ পাগল পাইছো আমারে তুই কানবি না তোরে আর মারুম না তোরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাই বলে সব সময় মারো আমি আর তোমার ভাতই খাবো না ভাত খাবি না কি খাবি তুই রাগ করস কে আমি তোরে নিয়ে একাই সকালে পদ্মা সেতু দেখতে যাব ওই বড়টা যেন না জানে আরে তোরে আমি কত ভালোবাসি তুই আমার জানের জান পরান পাখি হয়েছে হয়েছে এবার কি হয়েছে বলো আরে এইমাত্র বাজার থেকে আসলাম এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আয় আর তুই তো ভালো করে জানস তরে আমি এক নজর না দেখলে আমি পাগল হয়ে যাই বুঝাস না যা এক গ্লাস ঠান্ডা আচ্ছা, পানি নিয়ে আয় যা তুই গামছা নিয়ে কই যাস আমার স্বামী গামছা নিয়ে যেতে গেছে তাই নিয়ে যাচ্ছি স্বামী কি তোর একার আমি এবারে বলবো আমার স্বামী না আমার নিয়ে যাইতে কইছে আমি নিয়ে আমি নিয়ে যাব না আমি নিয়ে আমি নিয়ে যাব কিরে এখনো শুধু বড় আসো না কেন কিরে কাল সব নিয়ে এদিকে আসো ছোট বড় কেন রাখছো ই হলো ওঠেন না কেন ওঠেন এদিকে আসেন আইছেন আপনারা তো খুঁজে পাওয়া যায় না কই থাকেন সারা গ্রাম খালি ভো ভো ভো করে ঘুরে বেড়ান পুরা পান ঠিক রাখেন এই শালি তোর জন্য তো আমার ছোট ভাইগুলা বিয়ে করবে চাই না আর আমার দোষে আমি বিয়ে দেই না ব্যাপারটা কি কি হয়েছে তোমার ছোট বউ ভাইয়া বড় বউরে ভুলে গেছো গামছাটা ছোট বউরে বলছো আমারে বলো নাই আমারে বলতে পারো না আমার তোমার ভালো লাগে না না ছোট বউ ভাইয়া শুধু ছোট বউ ছোট বউ করো নাও গামছা সারাদিন ছোট বউ ছোট বউ বা বা বা আজ তো সেইরম লাগতেছে আমি তোমারে ভালোবাসি না এই ভালোবাসি না ছোট বউরে খালি ভালোবাসি আজকে বত্রিশ বছর ধরে ধরে আমি বিয়া করছি একটা পোলাবান তুই আমার দিয়া পারস নাই আমার ছোট ভাই ইউলার বিয়া দিতে পারি না এই পাড়ার পোলা পান সব ঠিক রাখো একলা আর ছোট বউ এই তোরে আমি ভালোবাসি না হ্যাঁ তোরে আমি ভালোবাসি না তোরে আমি ভালোবাসি না ভালোবাসি না তোরে তুমি কি আমার ভালোবাসো তুমি তো সারাদিন ছোট বউ ছোট বই করো আমার তো একটুও ভালোবাসো না ওরে পাগলি তোরে কি আমি কম ভালোবাসি আজকে তোর বাচ্চা হয় না দেখে ওই তুই আমারে বিয়া করালি ছোট দেখা এর আগে আমি কত মেয়ারে যে বিয়া করছি গোপনে তা তো তুই জানোস না হাই মেজু শোন এত বড় হয়ে গেলাম অথচ বড় ভাই আমাদের বিয়া করাইতেছে না হারাম দাদা একলাই দুইটা মেশিন চালায় সমস্যা ভাই না ভাবি এটা বোঝার দরকার আছে বাচ্চা হবে বলে বিয়ে করলো পর পর বিয়ে করলো তাই না হ্যাঁ, করলো ও তো বাচ্চা হয় না এখন ওই দুটোর আমরা ট্রাই করে দেখি ও যদি বাচ্চা উৎপাদন না করতে পারে আমরা কি করছি আমরা তো উৎপাদন করতে পারি বাচ্চা নাকি হ্যাঁ, আমরা ট্রাই করব আমরা ট্রাই করব আরাম দাদা দাদা ভাই আমরা বিয়ে না আছি আমরা করায় না আজকে খাইছি ওই দেখি আমার মাথা আজকে ভাই দাঁড়া দাঁড়া কথা আছে আচ্ছা কি কথা আমার বন্ধু বান্ধবেরা মজা করে আমার লগে যে তিন ভাই মিলা দুই বউ তো বড় ভাই তো দুইটা বোনে আনন্দে আছে আমারও কয় তুই শুধু টিকটক নিয়ে এই মজা মাসিতে আসোস বিয়ে শাদি করস না কেন তোমার তো বিয়ে করাইবো না ওই হারাম দাদা আমরাই বিয়ে করি নাই ও বিয়া বিয়া করতেছ আমরা বিয়ে করছি আমার ছোট না তুই আর বড় ভাইয়ের ভাবি রেখে ও অবৈধ কাজ করে এ কোন ছাড়া কইছে রে আমার বন্ধু বান্ধবরা মজা করে তো আমার কোন বন্ধুরা কোন বন্ধুরা ধরে নেই বন্ধুকে ধরে ধরে নেয় যা শালা ভাই শালারা পাইছে নাকি আমরা বিয়ে করলাম না বিয়ে করার জন্য লাভ মেরে ঠেলে উঠেছে লজ্জা সরম নেই একদম না তোমার কি মনে করছো আমি কিছু বুঝি না মনে করছো তুই কি বুঝিস তোমার তিন ভাই মিলে দুই বউ চালাও হায় হায় আর আমার কি বলতে দাদা কইছে হ্যাঁ কারা কইছে বিয়ে আর করবি আমি করব হ্যাঁ আমি করব আমাদের কাছে আমরা দুই বউ চালাই কত বেদব তো শালি সব বসা যাবে না আয় ওগর দৌড় মাসকা যে শালাটা কইছে না ওগর খাইছে ও ওগের ফাটাবো আল্লাহ তুমি আমার কবে বিয়ে করবা তোমার বড় বুড়ো ভাইয়ের সাথে আমার সংসার করতে ইচ্ছা করতেছে না তাই বিয়ে বিয়ে বিয়ে <laughs> আরে আসই তো বিয়া তো হইছে একবার সাথে হইছে তো আরেকটার সাথে বলা লাগবো থাকো থাকো অসুবিধা নেই আমি তো ওর সার্টিফিকেট আমি মনে করি পাশে আসছি এবং থাকি আরে ও বুড়া তাই কি নামে সার্টিফিকেট যেহেতু তোমার স্বামী বাদ বাকিরা তো আমি বুঝো না তুমি আবার বিয়া করা লাগবো কোনো দরকার নেই বিয়া বিয়া করলে আমি খারাপ বলবো লোকজনে আর দরকার কি তুমি আর সংসার করো আর নানা দানা সব আমার সাথেই করো ঠিক আছে এই মেধু সরু সরু সেজে আসতেছে যাও যাও যাও আরাম যা দাও আরাম জায়গা ভাবি তুমি এই বিকেলবেলা এখানে কেন বাড়ি কাজ কাম নেই তোমার ওই বড় বুড়ো ভাইয়ের সাথে আমার সময় কাটে না তুমি জানো না এজন্য আমি এখানে বসে আছি তোমরা তিনটা বাইতে একটা ভাই আমার সময় দিতে পারো না আমার সন্তুষ্ট করতে পারো না কি কও মাঝে ভাই তো তোমার পিছনে লাগিয়েই থাকে তোমার তো বললাম তুমি আমার বিয়ে করো তাও তুমি করতেছো না বড় ভাই বিয়ে করেছে তুমি সাইনবোর্ডে আছো আমরা তিনটে ভাই রয়েছি যখন যেটা লাগে তখন সেটা নিব সমস্যা কি কি ঘরের ভিতরে আছি বড় ভাই আছে সাইনবোর্ড আর আমরা তো বাকি তাই না সমস্যা আছে বিয়ে করা লাগবে না যেভাবে আছো দুই বই এইভাবে থাকো আর আমরা আছি কোনো সমস্যা নেই চিন্তা করার একদম দরকার নেই মজা তো তুমি মিডিয়া বাস বা বা বা বা আমি রাস্তায় গেলাম তোমরা তিন ভাই মিলে দুই বাস চালাও এখন কি হতেছে ভাইয়া এই বিয়া একটা দেবো কি আছে এখানে কি আছে এক চড়ে দাঁত ফেলে দেবো আমি বুঝি না মনে করছি যা পাঠাই যা হুম বড় ভাই মেজো ভাই সেজো ভাই তিনটা মিলে তো বড় ভাবিরে নিয়ে খুব মাস্তি করতেছে তাহলে আমি কি করবো হয় বিয়ে করতে হবে না হলে ছোট ভাবির লোকে টাঙ্কি মারতে হবে যাই ভাবি ভাবি তোমার আমি সব জায়গায় খুঁজে আইলাম কেন কি হয়েছে রসের দাওরা তোমার লগে আমার কথা আছে কি কথা ফেসবুক বন্ধ করো হুম কও এবার কি কি বলবো বলো ভাবি ভাবি তুমি কি কিছু জানো কি আমরা চার ভাই তো তিন ভাই মিলে দুই বউ চালাইতেছে এই নিয়ে গ্রামের লোকজন কানাকানি করতেছে এসব নিয়ে আমাকে মান সম্মান যাইতেছে কি বলতিছো তুমি তোমার কথা আগাগোড়া তো আমি কিছুই বুঝতে পারতেছি না শোনো ভাবি বড় ভাই তো দুই বিয়ে করছে তো আপনি ছাড়া বড় ভাবি আছে না বড় ভাবির লগে মেজো ভাই আর সেজো ভাই ইটিস পিটিস করতেছে ওরা ইটিস পিটিস করতেছে তো আমাকে বলো কি জন্য আমি এখন কি করব ভাবি তুমি যদি একটু আমার দিকে তাকাইতা কি বললে তুমি দাঁড়াও তোমার ভাইকে আমি বলে দিচ্ছি ভাবি ভাবি প্লিজ প্লিজ বলেন না ভাবি মাফ চাই ওরে বাবা বম্বাই মরিস বড় ভাই মেজো ভাই সেজো ভাই তো ওরা যা শুরু করছে আমার তো বিয়ে করে না করে উপায় নাই আমি ছোট ভাবির লগে একটু চান্স নিতে চাইলাম তাও তো হলো না যাই বিয়েই করা লাগবো আর বড় ভাই মেজো ভাই সেজো ভাই সবাই টাইট করা লাগবে জলে বন্দি মাছ বসো বসো বসো ঘটনা হইল কি এই ব্যাপার কতদিন ও ভাবি মাছ আর শেষ মজা তো সেই মজা তো আর কম নেওয়া নাই তুমিও মজা পাইছো আমিও মজা পাইছি খেলাধুলা ভালো করছে বরুক গা মজা তো পাইছি তাই না মজা তো তুমি ঠিকই পাচ্ছ আমিও পাচ্ছি তোমার তো বারবার বলি আমার নিয়ে ছয়টা যাও ছয়টা যাও তুমি তো যাও না চলো আজকে আমরা পালাইয়া যাই তুমি পাইছো আমি পাইছি ঠিক আছে আসলে মজাটাকে চিরতরে ধরে রাখার জন্য এখনই বাইগা গেল বাই হালুক কিনা খাই চলো চলো চলো চলো হ্যাঁ চলো Bye-bye. হ্যাঁ, কথা কও না কেন হ্যাঁ, বড় ভাই বুড়ো হয়ে গেছে তোমার যে বয়সটা রয়েছে সেই বয়সে চলো আমরা বাইকে চলে যাই আমি তো তোমারে কতবারই বলছি চলো যাই সত্যি হ্যাঁ তিন সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বন্ধু হ্যাঁ এরকম করে হ্যাঁ, হ্যাঁ। দেখলাম পাট খেতে থেকে হ্যাঁ ও বড় ভাবে নিয়ে হ্যাঁ, বের আসছে হ্যাঁ দোস্ত হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ছোট ভাবে নেয়া দেখে ভাঙ্গা বাড়ি থাকা হ্যাঁ বের হয়ে আসছে এখনই যা ধর্ম চল চল চল চল उम्र सारी Yeah. এই বুঝে নিন খাতা তবে আমি এত ভালোবাসি আর আমার ছোট লস্তি ভস্তি করো প্রেম করো হ্যাঁ আচ্ছা, ঠিকই ছোট ভাইকে দিতেন ধ্যান লাগতো না সম্মানিত দর্শক ভাইয়ের আমার এখন আমাদের দেশে এই প্রচলন আছে যারা একটি সন্তানের আশায় তিনটে চারটি করে বিয়ে করে অথচ তাদের ভরণ পোষণ না করতে পারায় তাদের মহিলাগণ এরকম ব্যবহার হয়ে ওঠে হয়তো দেবরের সাথে নয়তো প্রতিবেশীর সাথে এরকম কুচক্রে জড়িয়ে পড়ে তাই আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা এরকম ভুল আর কখনোই করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক বৃন্দ আপনারা কেউ যেন আমাদের মতো এরকম পরক্রিয়া ভুল কেউ কোনোদিন করবেন না সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রিয় দর্শক বৃন্দ আমার বাচ্চা না হওয়া পর্যন্ত আমি বিয়া করতেই থাকবো করতেই থাকবো 放真